তো বন্ধুরা দেখুন আমি এই ফাইলটি ডিলিট করতে চাচ্ছি তখন কি আসতেছে সেটা দেখেন দেখেন এখানে দেখছে this is no longer located তারপর বলতেছে যে এটা টেরে গেইন তো টেরে করলে এটা ডিলিট হচ্ছে না তো আমি এটাও ডিলিট করতে পারতেছি না এটাও ডিলিট করতে পারতেছি না দেখেন ডিলিট করলে এই লেখাটা আসতেছে তো এই লেখা আসলে বা এই ধরনের কিছু আসলে আপনারা কিভাবে এই ফাইলটাকে ডিলিট করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো তো এটা ইয়া করার জন্য ডিলিট করার জন্য আপনাদেরকে প্রথমেই এখান থেকে সিএমডি লিখে নিতে হবে সিএমডি সিএমডি লেখার পর এরকম কমান্ড ফর্মটা আসবে এটা এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারেন অথবা এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেবেন দেখুন এটা রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেল এরপর আপনাকে কিছু কোড লিখতে হবে সেটা আমি ডিসক্রিপশানে বক্সে দিয়ে দিব তো সেটা কপি করে নিয়ে নিতে পারেন তো আমি কোডটি একটু লিখে নিচ্ছি প্রথমের অংশটা তো বন্ধুরা এখানে আপনাদেরকে প্রথমে এখানে লিখতে হবে আরডি তারপর হচ্ছে ব্যাক ইয়াটা এইভাবে দেখেন যেটা দেওয়া আছে তার এখানে ইনভাইটেড কমাও তারপর হচ্ছে এটা পুরো আপনার ইন্টার বাটনের পাশে যেগুলো থাকে এরকম দিয়ে তারপর এখানে আপনার লোকেশনটা দিতে হবে কোন লোকেশন মনে করেন এটা ডিলিট করব। এটার ভিতরে ঢুকতে হবে ঢোকার পর এখান থেকে আমি কপি অ্যাড্রেস করব। তারপর কপি অ্যাড্রেস করার পর আমি এখন এখানে যাব গিয়ে এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি কন্ট্রোল ভি আচ্ছা এটা পেস্ট হচ্ছে না আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন অ্যাড্রেসটি তো কপি করলাম কন্ট্রোল ভি এই যে পেস্ট করলাম এরপর আমি এন্টার করলে এটা এটাই চলে যাবে আমার তো এই ফোল্ডারটা চলে যাবে আমি এখানে ঢুকে আমার থেকে কপি কপি করতে হবে কন্ট্রোল সি করলাম এখন আমি দিব এটা এখানে পেস্ট করব কন্ট্রোল ভি এই যে এরকম আসার পর আমি একটা এখন এন্টার দিয়ে দিব এরপর ওয়াই ইএস দিতে হবে ইএস মানে ওয়াই হচ্ছে ওয়াই দিতে হবে এরপর দেবেন এরপর দেখবেন যে আপনার ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেল তো আমার থেকে সে একইভাবে এটাইও ডিলিট করতে হবে তো এটা ডিলিট করার জন্য আমাকে এটা কপি করে নিতে হবে অ্যাড্রেসটা অ্যাড্রেস কপি করার পর এখানে আবার লিখতে হবে আরডি এস তারপর হচ্ছে আপনারা দেখেন কি কি লিখতেছি এটাই এটা লিখতে হবে আপনাদের তারপর এরকম দুইটা কোয়েশন মার্ক এইটা আবার হচ্ছে এবার লোকেশনটা কন্ট্রোল ভি করে দিব এরপর এন্টার করে দিব দেখবেন যে এটাই চলে যাবে ওয়াই করে দিতে হবে এন্টার তো দেখেন আমার কিন্তু দুইটাই ডিলিট হয়ে গেল আপনাদের সামনে কিন্তু আমি এই মেসেজ আসা সত্ত্বেও ডিলিট করে দিলাম তো আপনার এখানে জাস্ট কোডটাও একটু মনে রাখবেন তাহলেই হয়ে যাবে তো এই ছিল ভিডিও আরও ভিডিও দেখার জন্য দেখেন দুই সাইডে দুইটা ভিডিও আসছে আর নিচে একটা চ্যানেলও আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও ভিডিও পাওয়ার জন্য